ଗଞ୍ଜେଇ ଚାଲାଣ କରୁଥିବା ବେଳେ ପୋଲିସ ହାତରେ ଧରା ପଡ଼ିଲେ ଅଭିଯୁକ୍ତ সুবর্ণপুর জেলা তরভা পুলিশ সোমবার সকালু পেট্রোলিং করুতবা বেলে বন্দকেড়া গ্রাম ছক নিকটে তিন জন যুবকঙ্কু অটকাইলে যাঞ্চ সময় সেমানঙ্কঠারু পুলিশ আঠ কেজি গঞ্জেই সহ গোটিয়ে টিভিএস স্পোর্ট যাহার নম্বর OD seventeen A nine five one six কু জবত করে তিন জন যুবকঙ্কু গিরফ করিথিবা জনাଯାଇଛି গিরফ যুবক মানে হলে বলাঙ্গীর জেলা পাটনাগড় থানা অন্তর্গত উলবা গ্রামর আকাশ ভরসাগর যাহার বয়স বাইশ বর্ষ রাধাকান্ত জ্যোতিষ চব্বিশ বর্ষ এবং জয় ଜୟରାମ ମେହେର ଯାହାଙ୍କର ବୟସ ତେଇଶ ବର୍ଷ ବୋଲି ସୂଚନା ରହିଛି ଆଜି ତାଙ୍କର ଡାକ୍ତରୀ ମଇନା କଲା ପରେ କୋର୍ଟ ଚାଲାଣ କରିଥିବା ଥାନା ଅଧିକାରୀ ସୁବ୍ରତ ପାଣିଗ୍ରାହୀ ସୂଚନା ପ୍ରଦାନ କରିଛନ୍ତି ବ୍ୟୁରୋ ରିପୋର୍ଟ ବିଟିଭି ଓଡ଼ିଆ